এখন আর ইমেল আর ফোন নম্বরের কোনোটারই দরকার নেই নাম দিয়ে ঢুকে পড়ুন আপনার ফেসবুকে বা নিজের নামেই করে নিন ফেসবুক ইউআরএল আজকে এটাই দেখাবো যে কি করে ফেসবুক ইউআরএল চেঞ্জ করা যায় কম্পিউটার বা মোবাইল দিয়ে দুভাবেই এটা করা সম্ভব আমি মোবাইল দিয়েই করছি সেমভাবে কম্পিউটারে করা যাবে এর জন্য চলে যান আপনি মোবাইলে ক্রোম ব্রাউজারটাতে ডেস্কটপ মোডটি চালু করে নিন এবার অ্যাড্রেস বারে লিখুন ফেসবুক ডট কম ডান পাশে অ্যাকাউন্ট বারটিতে ক্লিক করুন setting and privacy setting general দেখুন ইউজার নেম বরাবর একটা লিঙ্ক আছে পাশে এডিট বাটন আছে এডিট বাটনে ক্লিক করুন আমার ইউজার নেমটি একবার চেঞ্জ করা হয়েছিল যার কারণে দেখেন বিএইচ থেকে এমন লেখা দেওয়া আছে আপনাদের এখানে আবিজাবি কিছু একটা লেখা থাকবে খেলাঘরটা ক্লিক করে আপনাদের পছন্দ মতো একটা নাম দিয়ে দিন দেখুন আমি একটা দিচ্ছি দেখুন ঘরটার পাশে একটা নীল রাইট উঠছে মানে আপনি এটা ব্যবহার করতে পারবেন এটা কেউ ব্যবহার এখন পর্যন্ত করেনি আমি চেঞ্জ করলাম না কারণ আমার আগে থেকে চেঞ্জ করা আছে আমি আর চেঞ্জ করতে চাচ্ছি না আশা করি সবাই পারবেন ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট